সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবরের খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন গড়ার বিশ্বস্ত মাধ্যম Skygoal synergy immigration service LLC আগ্রহী হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুবাইতে নিযুক্ত consul general B M Jamal হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউই নেতৃবৃন্দ তেরোই সেপ্টেম্বর সোমবার দুবাই কনসুলেটে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরত আসতে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের বিলম্ব হওয়া ও সর্বশেষ খবর জানতে সাংবাদিকরা কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করলে এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে এবং আশা করছি খুবই শীঘ্রই এর সমাধান হবে এছাড়া দেশে আটকে পড়াদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের করণীয় বিষয়ে সম্পর্কে বিএম জামাল হোসেন বলেন কূটনৈতিক মিশনের মাধ্যমে আমিরাত সরকারের সঙ্গে এ ব্যাপারে সমাধানের চেষ্টা চলছে একটু সমস্যা নেই অন্যান্য স্টেট যেগুলো আছে আমাদের জুরিডিকশন যেটা বাকি পাঁচটা পাঁচটা বাকি পাঁচটা আচ্ছা এদের সাথে আমাদের যোগাযোগ আছে সেটাই আমাদের কথাবার্তা চলছে যাতে এটা ই হয় তারাও এটার একটা এক্সিবিশন দেয় বা কিছু একটা ব্যবস্থা করে জি স্যার ঠিক আছে আর অন্যদিকে আমাদের মাননীয় রাষ্ট্র মহোদয় উনি ইতিমধ্যে কিন্তু এটার এটার বিষয়ে উনি স্টেপ নিয়েছেন উনি ফরেন ফরেন মিনিস্ট্রিতে এটার এটার বিষয়ে কথা বলেছেন ওয়েজ অনার্স বোর্ডের সদস্য হয়ে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমিরাত প্রবাসীদের আহ্বান জানান তিনি এয়ারপোর্টে হয়রানির অভিযোগ করলে দ্রুত সমাধান প্রবাসী মারা গেলে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রবাসে আইনগত সমস্যা দেশে প্রবাসীদের সম্পদ বা অর্থের কোনো সমস্যা দেখা দিলে আইনগত সমাধান ইত্যাদি সহযোগিতা পেতে ওয়েজ অনার্স বোর্ডের সদস্য হতে হবে বলে জানান কনসাল জেনারেল ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য কিভাবে হতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে প্রবাসীদের মধ্যে সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি আগামীতে কনসুলেট সেবা পেতে ওয়েজ অনার্স বোর্ডের সদস্য হওয়া পূর্ব শর্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি কিন্তু এই আলস্য করে বা না জানার কারণে বা অনেকে অবহেলা করে বা অনেকে বোঝে না কাট করে কি হবে কাট করে কি হবে এটা বোঝে না তাই না এটা কারণ এখানে বোঝাতে হবে এটি আচ্ছা বৈধভাবে বিদেশ গমনকারী কর্মীদের মৃত্যুতে তার পরিবারকে তিন লক্ষ এটা কিন্তু এটা দুই মাসের পেয়ে যায় হ্যাঁ এটা দুই মাসের সরকার আপনার কাছে কিন্তু করছে যে আপনার যদি কার্ড থাকে আপনি যেতে আসতে পারবেন অনেক সময় হয় আছে ওখানে হ্যাঁ। করতে হ্যাঁ ওখানে আছে কার্ড আমি ওই জন্য কলম করে সদস্য বকেয়া বেতন এখন একজন হঠাৎ মারা গেল তার তার দুই মাসের বেতন বকেয়া আছে আমরা সর্বমোট ছাব্বিশ কোটি টাকা ই করছি বিভিন্ন খাত আছে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ। তারপরে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স করা থাকে মারা গেলে ইন্স্যুরেন্সের একটা বড় অ্যামাউন্ট সে পায় প্রাপ্য তারপরে কম্পেনসেশন ঠিক আছে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ঠিক আছে ফ্যাক্টরিতে কাজ করতে পারে না তখন সে ক্ষতিপূরণ পাবে এদেশের আইনে এদেশের আইন অনুযায়ী সে পাচ্ছে এখন এই কার্ডটা থাকলে আমরা এটা এক্সপ্লেন করতে পারি এবং এটা আদায় করতে আমাদের সুবিধা কার্ড না থাকলে তো কার্ড না কিছু পাচ্ছে না তাই না এ সময় আরও উপস্থিত ছিলেন কনসুলেটের কর্মকর্তা প্রথম সচিব শ্রম Fakir Monowar Bangladesh press club U এর সভাপতি সিরাজুল হক সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ সহ সম্পাদক সঞ্জিত কুমার শীল সহ সম্পাদক মোহাম্মদ মুদাসের শাহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দপ্তর সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আসিফ নির্বাহী সদস্য শামসুল হক প্রখুর সাবরিনা সাজিন আমিরাত সংবাদ আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ